প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সয়াবিন তেলের দাম আবারও লিটারে বাড়ল সাত টাকা পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতচল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প রাজশাহীতে এমপির সামনে যুবলীগ নেতাকে পিটিয়েছে ছাত্রলীগ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে সাত টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে ফলে এখন থেকে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে একশো বিরানব্বই টাকায় বিক্রি হবে মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মিল মালিকদের সংগঠন Bangladesh vegetable oil refiners and vanaspati manufacturers association এর আগে গত তিন আগস্ট সয়াবিন তেলের দাম লিটার প্রতি বিশ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল মিল মালিকদের সংগঠন Bangladesh vegetable oil refiners and vanaspati manufacturers association দাম বাড়ানোর এ প্রস্তাব তিন August Bangladesh trade and tariff কমিশনকে দিয়েছে সংগঠনটি এতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম একশো টাকা এক লিটারের বোতল দুইশো টাকা এবং পাঁচ লিটারের বোতল নয়শো টাকা করার কথা বলা হয়েছিল মঙ্গলবার vegetable oil refiners and Vanaspati manufacturers association বিজ্ঞপ্তি দিয়ে জানান বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে সাত টাকা করে বাড়ছে রাজশাহীর পুঠিয়ায় এমপির সামনে এক যুবলীগ নেতাকে পিটিয়ে জখম করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা বলে অভিযোগ করেছেন আহত যুবলীগ নেতা গত একুশ আগস্ট বিকেলে পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিলমারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আওয়ামী লীগের শোক সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে খাবার বিতরণের সময় এ ঘটনা ঘটে পিটুনির শিকার ওই যুবলীগ নেতার নাম শরীফুল ইসলাম তিনি পুঠিয়া জিউপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তিনি বর্তমানে রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছেন যুবলীগ নেতা শরীফুল জানান ঘটনার দিন জিউপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে একুশে আগস্ট গ্রেনেড হামলা ও পনেরো আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল চলছিল আয়োজনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী পাঁচ আসনের সংসদ সদস্য প্রফেসর ডাক্তার মনসুর রহমান শরীফুল জানান তিনি সেদিন উপস্থিত নেতাকর্মীদের খাবার সরবরাহে দায়িত্বে ছিলেন সভা শেষে খাবার বিতরণ চলাকালীন অবস্থায় হঠাৎ করেই উপজেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুর রহমান মিঠুর নেতৃত্বে অন্তত দশ থেকে বারো জন লাঠি হাতে তার উপর হামলা করে এ সময় আমাকে পিটিয়ে জখম করে চলে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতচল্লিশতম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত রানীনগর এলাকাস্থ সিটি হাসপাতালে সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্পের সমাপনীর দিনে মঙ্গলবার দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত সিটি হাসপাতালে আগত রোগীদের চিকিৎসা সেবা দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের মেডিকেল অফিসার আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাক্তার আনিকা ফারিহা জামান অর্না এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের আবাসিক চিকিৎসক ডাক্তার তারিকুল ইসলাম বনি মেডিকেল অফিসার ডাক্তার উম্মুল খায়ের ফাতেমা উপস্থিত ছিলেন গত পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতচল্লিশতম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিটি হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছিল প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় আগামীকাল থেকে সিটি হাসপাতালে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম যথারীতি পরিচালিত